জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়